পঞ্চান্ন দুর্ভাগ্য আমরা আমল করছি এই জন্য একজন শেখ দুবাইয়ের কুয়েতের একজন সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়ে আসছিলাম ওনার প্রোগ্রাম দুই হাজার বারো সালে আপনার কথা কি শুনতে পাচ্ছেন পরিষ্কার হচ্ছে তো তো তিনি বাসের সামনে লেখা দেখছেন আল্লাহ মোহাম্মদ ঢাকা চন্দ্রা থেকে আসছিলাম রাজশাহীর দিকে তখন আমাকে জিজ্ঞেস করছে আল্লাহ মোহাম্মদ দেখে রাখছো কেন এই কথা বলতে বলতে এটাও লেখে রাখছো আবার মসজিদও তৈরি করেছো উল্টা হয়ে গেল না তো মসজিদ তৈরি করেছে কি জন্যে মসজিদ কি জন্য তৈরি করে নামাজ আদায় করার জন্য তোমার আকিদা যদি এটা হয় তাহলে নামাজ পড়ে কি করবে মসজিদ তৈরি করে কি করবে বুঝছেন কোন জায়গায় চলে গেছে আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লেখে রাখাটা কি শিল্পী আকিদা এটা সুফি আকিদা দেখে আসছে সুফিরা বিশ্বাস করে যিনি আল্লাহ তিনি মানুষ যিনি আল্লাহ তিনি মোহাম্মদ এটা সুফিদের আকিদা বাংলাদেশের আকিদা লালন করা হয় হুজুর বলছে ও হুজুর মুস্তাফা আরস্তা খুদা হোক আর খুদার পাড়া মদিনা বে মোস্তফা হোক আর যিনি খুদা হয়ে আসমানে ছিলেন তিনি মোহাম্মদ হয়ে মদিনায় এসেছেন নাউজুবিল্লাহ জোর নাই আপনাদের এত বড় নোংরা জঘন্য আকিদা থেকে সহ্য করা যায় এই যে বাংলাদেশের সুফি আকিদা তালেবানদের আকিদা হলো সুফি আকিদা জানেন আপনারা তালেবানরা ক্ষমতা নিয়ে নিল তো আপনারা বললেন যে ইসলামী রাষ্ট্র হয়ে গেল আসলে আপনাদের মুখের দাম নাই আর মানে আকিদার দামও না যখন রাইসি প্রেসিডেন্ট হলো ইরানের তখন আপনারা স্ট্যাটাস দিলেন মুসলিম বিশ্বের খলিফা হয়েছে আপনাদের আমার টঙ্গীর মাঠে হাজিরে উপস্থিত হলে বলেন বিশ্ব ইস্তেমা আমাদের মুখগুলো অপবিত্র নাহলে অপবিত্র কথা বের হয় এগুলো এগুলো সব অপবিত্র কথা ইরানের প্রেসিডেন্ট মুসলিম জাহানের খলিফা হতে পারে সন্নির সাথে শিয়াদের কোনো মিল আছে কোনো মিল নাই শিয়ারা তো কাফের অমুসলিমেরা খলিফা বলে কি করে এরা ওদের ইমানও নাই বোধও নাই বুদ্ধিও নাই হোশও নাই আবার তালেবানরা ক্ষমতা আসে সুফি আঁকি দাঁড়ল যারা বলে যে আল্লাহ মানুষের মধ্যে বিলীন হয়ে যায় আর মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায় দুইটা ধারা দুইটা স্তর সুফিদের মূল প্রতিষ্ঠাতা এটা হলো বাইজ বুস্তামি তারপরে মানসুর হাল্লাস তারপরে ইবনুল আরবি আর উপমহাদেশে সুফিবাদের বীজ ঢুকাইছে ইমদাদুল্লাহ মহাজের মাক্কি এ দেববন্দীদের গুরু ইমদাদুল্লাহ মহাজারে মাক্কি বই লিখেছেন জিয়াউল কুলুক জিয়াউল কুলুক এই বইটা পড়তে গিয়ে উর্দুটাও আছে আমার কাছে বাংলাটাও আছে না উজুবিল্লাহ এই বই পড়লে ইমান এমনি নষ্ট হয়ে যায় তাদের ধারণা কি সুফিদের ধারণা কি বাইজিদ বস্তমে বসলেন তলাবতুল্লাহ সিদ্দিন সানা আমি আল্লাহকে খুঁজছি ষাট বছর যাবর আনা এখন দেখছি আমি নিজে আল্লাহ আল্লাহকে খুঁজে পাইনি নিজে আল্লাহ দাবি করেছে এই এই বাইজিৎ বস্তামে আল্লাহ নবীকে শ্রেষ্ঠ নবী মনে করত না ও নিজে বলছে সুবহানি সুবহানি মা আদামা শাহানি সে আল্লাহ সম্পর্কে বলতে যা বলছে সুবহানি সুবহানি মা আদামা শাহানি আমি কতই না পবিত্র আমি কতই না পবিত্র সুবহান আল্লাহ কাকে বলি আল্লাহ আল্লাহ মহা কি ও নিজেই আল্লাহ সেজে বলছে সুবহানি সুবহানি বা গদা মাসানি আমার মর্যাদা কতই না বেশি আজাদ নাউজুবিল্লাহ আল্লাহ আরশুল আজিম আরশে আযীমে কে আছেন আল্লাহ এই আজিম নামটা এই বাইজিদ বস্তু আমি গ্রহণ করেছি তারপর বলছে যে লিওয়াই আর লিয়াই মোহাম্মদ আমার মর্যাদা মোহাম্মদের মর্যাদার চেয়ে অনেক বেশি যুক্তি আছে কিন্তু কারণ মোহাম্মদ তো আল্লাহ হতে পারেনি মোহাম্মদ তো আল্লাহকে খুঁজেই পায়নি আর ও তো আল্লাহ খুঁজতে গিয়ে নিজে আল্লাহ হয়ে গেছে এই জন্য তো মোহাম্মদ তার মর্যাদা বেশি হবে না এই সমস্ত নোংরা কথা বললে মানুষ ইমান থাকে এই সুফিবাদী বাংলাদেশে চাষ করছে মানুষ আর এই তথ্যগুলো বললে এই মোল্লারা আমার উপরে ক্ষিপ্ত কেন যে এইগুলো বলে কেন পুরো দেওবন্দি গ্রুপটা হলো সুফি গ্রুপ আর দেওবন্দিটা বাংলাদেশে বহু ভাগে বিভক্ত যশোরে একটা ঘাঁটি আছে দেওবন্দি গ্রুপে একটা ঘাঁটি আছে এই দাওয়াত চালাচ্ছে তারা মানসুর হাল্লাজের আকিদা কি মানসুর হাল্লাজ বলছে যে নাহনু রুহান আল্লাহর আমরা দুইটা রূপ আল্লাহ বাদানা এখন আমরা এক দেহের মধ্যে একত্রিত হয়ে গেছি ও চিৎকার দিয়ে বলছে আনাল্লাহ আনাল্লাহ আনাল হাক আনাল হাক যেহেতু এক দেহের মধ্যে চলে আসছে আল্লাহ তোমার মাঝে আর আমার মাঝে কোনো পার্থক্য নাই আমি তুমি তুমি আমি আমি আল্লাহ এটা সরমুনের বইয়ে লিখে রাখছে এইভাবে ওই বই থেকেই বলছি আমি ভেদে মারফত পঁয়তাল্লিশ পৃষ্ঠা খুলেন আপনার আপনি কি বলেন এই সমস্ত আকিদা ভয়ঙ্কর আকিদা আপনারা একটু ভেবে নেবেন বাংলাদেশের মানুষের আকিদা কত খারাপ আর একটা আছেন যত কাল্লা তত আল্লাহ এগুলো কি ভালো আকিদা এটা আসছে কোথা থেকে এটা ওই সুফি আকিদা এটা মূলত আসছে সনাতন ধর্ম বলা হয় হিন্দু ধর্ম এদের থেকে আসছে